একজন উচ্চ রক্তচাপ রোগী বাসায় যখন প্রেশার চেক করবেন তখন যদি উপরের প্রেশারটি একশো আশি এর উপরে হয়ে থাকে এবং নিচের প্রেশারটি একশো বিশের ঊর্ধ্বে হয়ে থাকে তো প্রচলিত আছে যে তেঁতুলের আছা আদা রসুন এগুলো খেলে প্রেশার কমে তবে এর বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা নেই তাহলে প্রথমত আপনাকে 10 থেকে পনেরো বার দীর্ঘ শ্বাস নিতে হবে কিভাবে এভাবে 10 থেকে পনেরো বার দীর্ঘশ্বাস নেওয়ার পর পুনরায় প্রেশারটি চেক করে থাকুন যখন দেখবেন যে প্রেশারটি আগের অবস্থায় অথবা প্রেশারটি আবারও পুনরায় বেশি বিদ্যমান রয়েছে তখন আপনাকে রুগীকে জিজ্ঞাসা করতে হবে সর্বশেষ ওষুধটি রুগী খেয়েছে কি না অর্থাৎ রাতে অথবা সকালের যে ওষুধটি বিদ্যমান ছিল সেই ওষুধটি খেয়েছে কিনা যদি ওষুধটি না খেয়ে থাকে তাহলে দ্রুত সেই ওষুধটি তাৎক্ষণিকভাবে প্রাথমিকভাবে সেই ওষুধটি গ্রহণ করুন যদি এই প্রেশারের সাথে সাথে সেই পেশেন্টটির বা রুগীটির মাথা ঘুরো কোনো কোনো উপসর্গ বিদ্যমান থাকে যেমন মাথা ঘুরানো শ্বাসকষ্ট হাত পা অবশ হয়ে যাওয়া বুকের কোনো সাইডে খুব তীব্র ব্যথা হওয়া তাহলে আর দেরি না করে অবশ্যই পেশেন্টটিকে দ্রুত গতি হাসপাতালে প্রেরণ করুন প্রতি মা কিডনি রোগী এবং বিভিন্ন হরমোনজনিত যে রোগীগুলো রয়েছে তাদের সম্পর্কে পর্যাপ্ত সচেতন থাকতে হবে এবং প্রয়োজন রয়েছে যে হাইপার টেনশন সম্পর্কে পর্যাপ্ত সচেতন প্রয়োজন এবং প্রয়োজন সঠিক নিয়মে সঠিক ওষুধ সেবন করা ধন্যবাদ সবাইকে অবশ্যই লাইক কমেন্ট